আর আগে কিন্তু আমরা কিন্তু যে আপনার যে পুকুর জলাশয়ে যেটা মাছ আমাদের পুকুরে যে মাছ এটা কিন্তু আমরা চতুর্থ ছিলাম এটা কিন্তু আমাদের সুখবর যেটা উনি বললো যে এখন পাওয়া যাচ্ছে এটা আসলে এটা কিন্তু আমাদের যে আমরা যে করতেছি পাশাপাশি দেখেন কিন্তু একটু হওয়া গেছে সেটা উনি বললো যে আমি আশা করবো যে এটা যদি আমরা আরেকটু সচেতন হই মনে করি যে আসলে আইন প্রয়োগ করে কতটুকু জানি না কিন্তু আমরা যদি মানুষের সাথে আমাদের এই সপ্তাহের মধ্যে রবিবার আমরা রবিবার আর শনিবার রবিবার আমরা না যায় ওটা হলো এই মানে যেটা বলতে স্যার হলো রামেশ্বর সীমানা শেষ এখনকার সীমানা মানে